আপনাদের আজকে আমি শেখাবো কিভাবে একটি মোবাইল ফোন দিয়ে একটি কার্টুন তৈরি করতে পারেন ওপেন করুন ওখান থেকে প্রোটোকান অ্যাপটি ইনস্টল করে নিন যেহেতু আমার ইনস্টল করা আছে শুরু প্রবেশ করছি কিছুক্ষণ ওয়েট করার পরে একটি ইন্টারভিউ আসবে এখান থেকে যে কোনো হোয়াইট রুম নেওয়ার পরে হোয়াইট রুমে ক্লিক করে কালেক্ট করবেন এখান থেকে নো অ্যাক্ট সিলেক্ট করবেন এবং নিচের দিকে আসে এখান থেকে একটা যেখানে একটি নেবেন রেস্টুরেন্ট নিলাম তারপরে নো অ্যাক্টে ক্লিক করে এখান থেকে যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করবেন অথবা এখান থেকে আপনি নতুন ক্যারেক্টার তৈরি করে নিতে পারেন মেল এবং ফিমেল যে কোনোভাবে এই অপশনে গিয়ে আপনি ফেজ চেঞ্জ করতে পারবেন এবং এবং কার্টুন নিজের মতো তৈরি করে নিতে পারবেন নিজের মতো তৈরি করতে করতে পারবেন অপশনগুলো আসতে একটু দেরি হতে পারে ওয়েট করবেন এবং এখান থেকে কার্টুন তৈরি করবেন এবং বিভিন্ন দেবেন এখান থেকে ফেজ চেঞ্জ করবেন তারপরে তার পরবর্তী অপশন এখান থেকে চুল সিলেক্ট করবেন এখান থেকে চোখ এখান থেকে যে কোনো সানগ্লাস বা ড্রেস চেঞ্জ করতে পারেন তারপর এখান থেকে বের হয়ে আসবেন এবং এখান থেকে একটা আপনি ক্যারেক্টার সিলেক্ট করবেন এবং সিলেক্ট করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আপনারা এদের বয়স দেওয়ার জন্য এস এম এস অপশনে ক্লিক করবেন এই আইকন এস এম এসের নিচে আছে যে ক্লিক করবেন এসএমএস অপশনে ক্লিক করার পরে এসএমএস অপশন ক্লিক করার পরে যে কোনো একজনকে সিলেক্ট করে নেবেন এবং যে সামনে আসবে প্রথমে তার ভয় ভয়েস আইকনে ক্লিক করে এখান থেকে ভয়েস সেভ করবেন এবং ফারদিন সেভ করে নেবেন এখান আইকনে টিক আইকনে ক্লিক করে সেভ করে নেবেন এবং পরবর্তী আরেকজন একে একইভাবে মেসেজ অপশনে গিয়ে ভয়েস সেট করবেন এবং সেভ করে নেবেন তারপরে উপরে বাম পাশে আইকনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন একটু সময় লাগতে পারে তারপরে প্রোটোকন ভিডিওতে সেভ করে নেবেন সেভ অথবা এখানে নাম দিতে পারেন এবং পরবর্তীতে এক্স প্লেয়ারের যে ভিডিওটি সেভ হয়ে থাকবে সেখান থেকে আপনারা দেখতে পারেন Hello, I am Hardin. Yes, I am Nushat.